হ্যাঁ, তোমারি প্রেমে বসে আছি পাপিও ভগবান ও প্যারা নবী আল দেখা দাও আমায় তোমারি প্রেমে বসে আছি পাপিও সুবহান তাহারি পরে রসুল তোমার উচ্চ যে মাকাম তাই প্রেম বিকারী তাই প্রেম বসে ও পিয়া তুমি রহমতের কাজিনা নবী তোমার প্রেমে বসে আছি পাপিও ভাগা মাশাআল্লাহ